আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কম্পিউটার সরান ভাই কি অবস্থা কি অবস্থা এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আমি যেখানে বসে আছি ওখানে আলো স্যার ওই ওনার সাথে উল্টো অনেক কি বলছেন বুঝি নাই জি স্যার বলছে ওই যে কাজ দিছে না উনি মোটামুটি ভালো উনি আমাকে রিকোয়েস্ট করছে যে আমার তো ইয়াতে ওই গিগের মধ্যে দেওয়া আছে যে পঞ্চাশ ডলারের জন্য দুইটা প্ল্যাটফর্ম আমি ই করব তো উনি আমাকে রিকোয়েস্ট করছে যে তো আমি তোমাকে বার্ডেন করতে চাই না বাট তুমি যদি পারো সপ্তাহে দুই দিন আমাকে ফেসবুক পেজটা একটু প্রমোট করে দিও ওই ইউটিউবের পাশাপাশি আচ্ছা এখন আপনি যে অর্ডার পাইছেন সেই অনুভূতি কেমন সেটা বলেন এটা তো আপনার প্রথম অনেক ভালো এটা আপনার প্রথম হ্যাঁ। প্রথম অর্ডার প্রথম ইনকাম হবে যদি আল্লাহ রহমতে দিতে পারি ঠিকঠাক পরে যদি ডেলিভারি হয়ে যায় তাইলে তো আলহামদুলিল্লাহ ইনকাম তো পরে অর্ডারটা তো প্রথম জি আচ্ছা লিস্ট আপনি গিগ দেওয়ার কতদিন পরে অর্ডারটা পাইলেন 14 দিন হয়েছে স্যার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব আর্লি হয়ে গেছে আপনি মানে এর থেকে বোঝা যাচ্ছে আপনি এসিওর ক্লাসটা খুব ভালোভাবে করছেন এবং তা থেকে এসিও করে আপনার গিগটাকে সেই লেভেলে নিয়ে আসতে পারছেন বা আর আপনাকে দিছে আর আপনি তো আগে থেকেই জানি ইংলিশে ভালো আপনি তো আগে থেকে ইংলিশে ভালো তার ধরুন কনভিন্স করতে সুবিধা হয়েছে বায়ারকে আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনি কয়টা ভিডিও এসিও করার জন্য পঞ্চাশ ডলারের কাজ নিয়েছেন স্যার আমি আসলে উনি আমাকে মানে ওনার এসিও দরকার এরকম কিছু বলেন আমি জাস্ট ওনাকে রিচ করছি ওনার সাথে জাস্ট নর্মাল কথাবার্তা বলতে বলতে আমি বলছি যে আমি জাস্ট ওকে পোক করছি কারণ ওর চ্যানেলে এক হাজার অনুযায়ী তিন তিন হাজার সাড়ে তিন হাজার করে ভিউ আছে এখন আমি ওর ভিউর জন্য বলবো না সাবস্ক্রাইবের জন্য বলবো কিছু না বুঝে আমি ওর একটা একটা র্যান্ডম ভিডিও সিলেক্ট করে জাস্ট দেখাইছি যে তোমার তো ভিডিও স্কোর আটচল্লিশ পঞ্চাশ এটা আসলে মিনিমাম আশি হওয়া উচিত তো আমার মনে হয় তোমার একজন তোমার এই ভিডিওগুলো এসইও করলে তুমি আরো র্যাঙ্ক করতে পারবা পরে ও বলছে আচ্ছা তোমার প্ল্যান কি বলো পরে প্ল্যান বললাম যে আমি আসলে এসইও করতে চাই ফার্স্ট উইক আমি তোমার এসইও করব সেকেন্ড উইক থেকে আমি তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের জন্য মার্কেটিং করব পরে বলছে তুমি উইকলি কত করে চার্জ করবা প্রাইম বলছে যে আসলে প্রাইস তো আমার কাছে মেন ফোকাস না আমি জাস্ট তোমাকে ভালো সার্ভিস দিতে চাই তোমার সাথে কাজ করতে চাই পার্মানেন্টলি আচ্ছা, ঠিক আছে তুমি মানে ও আর আমাকে মানে আমি যা বলছি ওইটাকে কত কত চাও আমি বলছি পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার রাজি হয়েছে পরে তুমি কিভাবে চাও পরে আমি ওরে ফাইবারে নিয়ে আসছি আচ্ছা আউট অফ মার্কেট প্লেস হ্যাঁ মানে ওরে ফাইবার থেকে নিয়েছি ও হচ্ছে গত এক সপ্তাহে প্রায় চার পাঁচজন সেলারে কাজ করাইছে আচ্ছা আচ্ছা ওইখান থেকে আমি একটা ফাইবার আইডি থেকে ওরে আউটরিচ করছি আউটরিচ আচ্ছা, আচ্ছা। করে ওর নক দিছি ওইভাবে র্যান্ডমলি কথা বলতে বলতে আবার ওরে ফাইবারে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কংগ্রেচুলেশন আপনার এই কাজের জন্য বিশেষ করে আপনি যে পরিশ্রম করছেন পরিশ্রম করতেছেন তার রেজাল্ট আল্লাহ আপনাকে দিচ্ছে ইন ফিউচার ইনশাল্লাহ দিবে আপনি এখন এই কাজটা ভালো কইরা সমাধান কইরা যদি ডেলিভারি দিতে পারেন বায়ার যদি আপনাকে ভালো একটা ফিডব্যাক দে যেমন আপনার প্রোফাইলের জন্য আপনার জন্য এটা গুড একটা অপরচুনিটি তেমনি আপনার জন্য ইভেন আরেকটা বিষয় হচ্ছে বায়ারের মেন্টালিটি হচ্ছে যে সে চাচ্ছে তার পেজটাকে ম্যানেজ করা সো দ্যাট যদি আপনি তার পেজটাকে ম্যানেজ করে দিতে পারেন তাহলে পরের সপ্তাহ থেকে টুইটার আর ফেসবুকটাও দেখতে হ্যাঁ তাইলে আমার মনে হচ্ছে সে আপনাকে একজন ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়ে দিতে পারে সে যদি আপনাকে আমি অ্যাপ্রোচ করছি এগুলো আমি অ্যাপ্রোচ হ্যাঁ মানুষকে অ্যাপ্রোচ করাটাই তো হলো প্রথম কাজ হ্যাঁ। মানুষকে অ্যাপ্রোচ করাটাই হচ্ছে প্রথম কাজ যাই হোক আমার ও বলছে যে ও শুধু ফেসবুকে আর ইউটিউবে অ্যাক্টিভ ওর এই গেমিং কাজটা নিয়ে আমি বলছি যে তোমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হলে সবগুলো সোশ্যাল মিডিয়াতেই তোমার অ্যাক্টিভিটি থাকতে হবে সেক্ষেত্রে তোমার ইয়ার ইয়ার পাশাপাশি ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট গ্রো করা উচিত পরে যে আই হ্যাভ টুইটার সাথে বলবেন পিন্টারেস্ট বলবেন রেডিট বলবেন স্ন্যাপচ্যাট বলবেন ঠিক আছে আপনি কি ওই পিন্টারেস্ট রেডিট এগুলো পারেন নি জি স্যার আপনি জয়টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জানেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমার নিজের অ্যাকাউন্টে প্রায় 2000 প্লাস ফলোয়ার আছে সবগুলোতে টুইটার অ্যাকাউন্টে টুইটারে 3000 প্লাস আছে মাশাআল্লাহ আমার তো 10 জন হয় না আমি টুইটারে এতটা মানে যে হরি না সময় দেয় না এটা হলো কথা যাই হোক এখন বিষয়টা হচ্ছে আপনি কাজটা করেন মন দিয়ে এটা হচ্ছে কথা আর আজকে এখন যখন বসছি তখন আমরা ইনশাল্লাহ আমি আপনাকে সিওর বিষয়টা কিছু দেখিয়ে দিব তবে এর জন্য আপনাকে কি করতে হবে জানেন হিউজ পরিমাণ রিসার্চ করতে হইব আপনি কাজ করেন একটু স্লোতেই তাকে প্রয়োজনে বলেন যে দেখেন আমি আমাকে একটা দিন কাজ করতে এক দুই দিন সময় দিন আপনার কান্ট্রি ওয়াইজ মানুষগুলো সম্পর্কে আমাকে একটু রিসার্চ করার সুযোগ দেন কারণ আমি ওইভাবে রিসার্চ যদি করি যে ও আপনার কান্ট্রিতে কোন মানুষ ও আমাকে কোনো পেরেশানি দেয় না আর ও আমাকে যে আমি যে দুদিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে আমার কোনো প্রেশার দেয়নি বরং আমার কালকে জিজ্ঞেস করছে তোমার কি পেমেন্ট আজকেই লাগবে নাকি আমি তোমাকে নেক্সট সোমবারে দিব আমি বলছি না আমি তোমার অর্ডার কমপ্লিট করে তারপরে তুমি টাকা দিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড না তো তারে ঠিক আছে তাইলে তার জন্য রিসার্চ করেন কারণ ও কিন্তু খুবই খুবই অনেস্ট এবং খুবই অ্যাক্টিভ পার্সন এরকম মানুষ আমাদের মানে সেলারদের জন্য রিভিউ গুলো ভালো ওর অ্যাকাউন্টে রিভিউ গুলো ভালো অন্য সেলাররা ইয়ে ভালো রিভিউ দিছে হ্যাঁ, বুঝতে পারছি সো এখন আপনি ওই কাজগুলাই করেন আগে আমরা কিভাবে এসইও করব কিভাবে এই বিষয়গুলোকে রিসার্চ করতে ওগুলো আগে বুঝেন ঠিক আছে তো এখন যে কথাগুলো হইলো আমি স্যার কন্টেন্ট